টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি একটা একটা সিন্স দেখাবো যে সিন্সটা আপনার হচ্ছে যে একটা চোখের ভিতর থেকে কীভাবে মাস্কিং করে আর একটা ভিডিওতে নিয়ে যাওয়া যায় এবং ওই ভিডিওতে কীভাবে নিয়ে আসা যায় তো এটা ঠিক আছে চলুন শুরু করা স্লাইড ফোরতে গেলাম যে প্রথম কাজ যেখানে আমার সেটা হচ্ছে আমার একটা সিকোয়েন্স তৈরি করা নিউ সিকোয়েন্স তো এখানে আমি ক্লিক করব মাউসের রাইট বাটন দেন এখানে sequence DSLR twenty nine point nine এটা সিলেক্ট করব ঠিক আছে এটা সিলেক্ট অবস্থায় এইভাবে চলে আসবে আমাদের তো আমাদের একটা নিউ সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল তো আমি যে ভিডিওগুলো নিয়ে কাজ করব সেখানে চলে যাবো তো ডাউনলোড আমি ভিডিওটা রাখছি এখান থেকে আমি ক্রিশ মুভিটা নিব আর এখান থেকে চাচ্ছিলাম এই ভিডিওটা এটা যদি নেই তাহলে কন্ট্রোল দুইটা ধরে নিয়ে চলে আসলাম ঠিক আছে প্রথমে আমি এটাকে ওপেন করে নিব তো এটা একটা ছোট্ট একটা ভিডিও তো আমি চাচ্ছি এই ভিডিও থেকে আমি এই ধরনের একটা ইফেক্ট তৈরি করব ঠিক আছে তো চলুন দেখা দেন আমি কারসারটা এখানে রাখি দেখি এই যেখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ফ্রেম তো এখান থেকে আমরা স্ক্রিনশটটা নেব এবং এখান থেকে এই টিকমার্ক দিয়ে রাখবো যে ইনপুট ইনপুট প্রজেক্ট এই প্রজেক্টটা আমরা নিয়ে নিব এটা ঠিক আছে যে প্রজেক্টে চলে আসছে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন তো এটা আমরা এখানে সেট করে দিব দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি কোন অংশ থেকে জুম করতে চাই এখান থেকে এখান থেকে এখান থেকে অর্থাৎ আমি যদি এখান থেকে জুম করতে চাই এখান থেকে তো সেটার জন্য কি করব তো এটা নেব নেওয়ার পরে আমরা এখানে কন্ট্রোল ইফেক্টে যাব ঠিক আছে ইফেক্ট কন্ট্রোল ইফেক্ট কন্ট্রোল এখানে যদি না পাই ইফেক্ট কন্ট্রোল এই যে এখানে চলে আসলাম তো এখানে আসার পরে দেখুন মোশনের উপর একটা ক্লিক করব ইফেক্ট কন্ট্রোল এটার মোশনের উপরে যদি একটা ক্লিক করি দেন আমরা এটার আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাবো ঠিক আছে তো যে অংশে আমরা জুম করতে চাইবো এই অ্যাঙ্কর পয়েন্ট আমরা সেখানে বসাবো আমি চাচ্ছিলাম যে চোখের ভিতর থেকে আচ্ছা এই চোখের ভিতর থেকে আমি এটাকে আউট করবো তো আমি একটু জুম নিয়ে অ্যাঙ্কর পয়েন্ট হয়ে বসাই ওকে মনে করলাম এটাই সেন্টার তো এখানে বসাবো বসানোর পরে আমি দুইটা কি ফ্রেম অ্যাড করবো একটা হচ্ছে প্রথমে পজিশন দুইটা টগল অ্যানিমেশন অ্যাড করলাম এবং এই দুইটা টগল অ্যানিমেশন আমি শেষেও অ্যাড করব তো এখানে আমি দুইটা টগল অ্যানিমেশন অন করলাম আবার সেমভাবে তো প্রথমে যেটা ছিল তার থেকে আমরা এটাকে জুম করব সেটা পরের কথা এর মধ্যে হচ্ছে আমরা মাস্কিং করে নিব এটাকে ঠিক আছে তো এখানে ডাবল ক্লিক করলে আমার ডিসপ্লেটা বড় হয়ে যাবে তো আমি সুন্দরভাবে কাজ করতে পারবো আমি চাইলে এটা আমাদের চারশো আছে চারশোতেই করি এটা যত কাছাকাছি নেবেন তত কাজের ফিনিশিং ভালো হবে আর টিউটোরিয়ালের ক্ষেত্রে একটু দূরে দূরে নিয়েই করতেছি ওকে মাস্কিং আমরা চশমাটাকে এখন এই মাস্কিংটাকে আমরা ইনভার্টেড করে দিব ইনভার্টেড করলে দেখুন আমার যে চশমার যে কালারটা ছিল সেটা কিন্তু চলে গেছে ঠিক আছে এটা আমরা ফিট করে দিই ফিট এই যেরকম হয়ে আছে তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে জুম করা তো টগল অ্যানিমেশন নিছিলাম তো আমরা এখানে যাই গেলে এখানে তো এখান থেকে আমরা কতটুকু জুম করব যে ওভার স্ক্রিন পর্যন্ত অর্থাৎ এটা স্ক্রিনের উপর দিয়ে বের হয়ে যাবে এরকম টাইপের ঠিক আছে আর একটু জুম করে আমি এখানে ধরে নিই আপনি বসালেও হবে এই দেখুন জুমটা হয়ে গেছে এই হচ্ছে বিষয় আর এটাকে মাঝখানে দিতে পারলে ভালো হবে কন্ট্রোল যে এটা আসবে না দরকার নেই টানাটানি করার তো যদি হয় তাহলে এরকম হবে তো এখান থেকে আমরা ভিডিওটা অন করবো যেহেতু আমাদের মাস্কিং করা আছে ঠিক আছে তো আমরা কোন ভিডিওটা নিতে চাচ্ছি এখানে সেই ভিডিওটা নিব যে ভিডিও আচ্ছা ভিডিওর কোন সিন কোন সিন থেকে নিব এটা আমরা একটু দেখে আসি কোন সিন থেকে আমরা দেখতে চাচ্ছি এখানে আমরা ফ্রেম সাইজ করে নিব right button left button click করে সরি রাইট বাটন ক্লিক করে ফ্রেম সাইজ করে নিব নেওয়ার পর আমরা একটা অ্যাকশন পার্টে যাই দেখি আমরা এখান থেকে নিতে পারি এখান থেকে নিব তো এই অংশটাকে আমি কেটে দিব এবং এটাকে ডিলিট করে দিব এখান থেকে র্যাপেল ডিলিট করব তাহলে এই অংশটা চলে আসবে এখন আমরা এই চোখটা খুলে দিব দিলে আমরা দেখতে পাবো যখন থেকে হচ্ছে আর অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা আমাদের একটু সুন্দরভাবে দেখতে হবে এই যে দেখুন ঠিক আছে তো চোখের ভিতর থেকে কিন্তু চলে আসলো এটা তো খুবই শর্টকাট একটাই ওয়ে তারপর আমরা রিভিশনের জন্য আর একটা দেখবো আমরা এখান থেকে এই ভিলেনের সানগ্লাসের এখান থেকে আমরা নিব আমরা এই অংশ কেটে নিলাম এখানে আমরা কেটে দিব এই মাঝখানের অংশটাকে আমরা ডিলিট করে দেব ক্লিয়ার তো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এইটার লাস্ট পয়েন্টের এটার লাস্ট পয়েন্টে আমি আর একটা স্ক্রিনশট নিয়ে নিব এবং এই স্ক্রিনশটটা নিয়ে এসে আমি এখানে বসাবো ঠিক আছে দেখুন বসানোর পরে এটার ইফেক্ট কন্ট্রোলে আমরা যাবো তো ইফেক্ট কন্ট্রোলে আসলাম ইফেক্ট কন্ট্রোলে আসার পরে এখানে আমাদের কি করতে হবে এখানে আগে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা নিতে হবে তো অ্যাঙ্কর পয়েন্ট আমরা যদি এই পাশের সানগ্লাস থেকে নেই আমরা বসালাম এবং এটাকে আমরা জুম করে নিব অ্যাঙ্কর পয়েন্টটা নেওয়ার পরে আমরা কি করব পজিশন এবং স্কেলের দুইটা টগল অ্যানিমেশন বসাবো এবং এটাকে এই পাশে এই পর্যন্ত এই পর্যন্ত জুম করব করার পরে এইভাবে দুইটা ইয়ে করে নেব টেনে নেওয়ার পরে তো এখান থেকে আমরা জুম করব ঠিক আছে জুমটা করবো এরকম ওভার আপনার হচ্ছে কী বলে এটারে ওভার ডিসপ্লে এ পর্যন্ত আমরা জুম করে নেব ঠিক আছে তারপরে আমরা কি করবো এটাকে এখানে নিয়ে চলে আসবো এখন আমরা মাস্কিং করব তো এর জন্য আমরা প্রথমে যাই ঠিক আছে ফার্স্ট এখান থেকে তো মাস্কিং করার জন্য আমরা পেন টুলটা সিলেক্ট করে নিব এটাকে ডিসপ্লেটাকে একটু বড় করে নিব যেহেতু আমরা এই সানগ্লাসটাকে মাস্কিং করতে চাচ্ছিলাম সো আমরা এটাকে মাস্কিং করে নিব দেন আমরা এটাকে মাস্কটাকে আমরা ইনভার্টেড করে নিব তো আমাদের মাস্কিংটা হয়ে গেছে আমি এটাকে ফিট করে দিব ঠিক আছে আর এরপরে আমি এই অংশটাকে এখানে নিয়ে আসব দেখি এখন আমাদের লুকটা কেমন আসে দেখেন অনেক সুন্দর একটা লুক আসছে ঠিক আছে তো এইভাবে আমরা করতে পারবো আশা করি আই হোপ যে আপনারা ভিডিওটি অনেক এনজয় করছেন আর যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী নোটিফিকেশানটি সবার আগে চলে যায় আপনার কাছে তো আই হোপ সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন <clears throat> আজ পর্যন্তই আল্লাহ হাফেজ